হ্যালো পিওন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো যারা মালয়েশিয়া যাওয়ার জন্য মেডিকেল করেছিলেন আপনাদের মেডিকেল রিপোর্ট ফিট আছে নাকি আনফিট আছে সেটা কিভাবে দেখবেন সম্পূর্ণ মেডিকেল রিপোর্টটা ডাউনলোড করে নিতে পারেন পারবেন মোবাইল দিয়ে চলেন ভিডিওটা শুরু করা যাক যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো প্রথমে চলে যাবেন গুগল ফ্রম বাজারে তো আমি গুগল ফ্রমে চলে গেলাম যাওয়ার পরে এখানে উপরে সার্চ বাটনে ক্লিক করবেন ক্লিক করে মেডিকেল আমরা লিখবেন আপনারা যে মেডিকেল থেকে মেডিকেল করে আসেন ওই মেডিকেলের নামটা লিখবেন আমি তো ব্যাকটেরিয়াতে করে আসছিলাম তো আমি ব্যাকটেরিয়া লিখে দেব আগের তো ইয়ে করা আছে আমার এদের bacteria medical bacteria check medical report কীভাবে লিখে সার্চ দেবেন আমরা যে মেডিকেল করে আসেন ওই মেডিকেল নামটা লিখবেন শুধু এই যে প্রথমে চলে আসছে আমার ইয়েটা ব্যাকটেরিয়া এটা হচ্ছে ক্লিপ করবো একটু ওয়েট করেন আমার নেটের সমস্যা এখানে আপনাদের পাসপোর্ট নাম্বারটা দিয়ে দেবেন তো আমার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে সার্চ বাটনে ক্লিক করেন যে সার্চ করার পর এই যে ডাউনলোড পিডিএফ ফাইল এই পিডিএফ ফাইল আপনাকে ডাউনলোড করে নিতে হবে তো আমার পিডিএফ ফাইলটাকে আমি ডাউনলোড করে নিতেছি তারপরে এই জায়গায় ক্লিক করবেন ডাউনলোডে বাস এদের ডাউনলোড হইতেছে যেটা আমার ডাউনলোড এটা ডাউনলোড হবে এটা তো আপনার এতটুকু কাজ আর কাজ নয় সম্পূর্ণ ইয়াটা তো আপনাদের ইয়া করে দেখাই দিতেছি কিভাবে ডাউনলোড নামতেছে যে আমার আগে নামানো আছে ওটা আমি আপনাদেরকে দেখাই এই যে এইভাবেই সব ইয়া নামাইতে পারবেন এই যে আমার মেডিকেল রিপোর্টটা এই যে দেখতে পাচ্ছেন মেডিকেল রিপোর্ট এই যে মেডিকেল রিপোর্টটা এই জায়গায় দেখবেন আপনার ফিট আছে কি না আনফিট এই যে ওয়ার্কার ইজ ফিট মানে এটা ফিট আছে এই যে এই জায়গায় লেখা থাকবো বা ওয়ার্কার ফিট লেখা থাকবো আমি সব জায়গার মধ্যেই ওই যে ওইটা নামে আসছে এই যে দেখেন এই যে এটা নামে আসছে পড়ছে একই আমি আগে আগেতে ডাউন করছিলাম কয়েকবার তো এই যে ফিট আছে আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন ভাই আমার আর আমার একটু সাপোর্ট করবেন আপনার বন্ধু তাহলে সবার কাছে শেয়ার করে দেন সবাইকে ধন্যবাদ